মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার নমস্কার ফ্রেন্ড আবারও পনেরো জন মুসলিম ভাই সনাতন ধর্মে ফিরে এসছে ভারতবর্ষের কোন রাজ্যে বা কেন এই ধরনের ঘটনা ঘটেছে সেটা আপনাদের সামনে ডিটেলস অবশ্যই আলোচনা করব যে আমরা কোনো ঘটনাকে অ্যানালাইসিস করি রিসার্চ করি তারপর সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরি সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিস বা কোনো রিলিজন বা কমিউনিটিকে কিন্তু টার্গেট করা হয় না তা সত্ত্বেও অনেকে বলেন যে এগুলো হচ্ছে কমিউনাল ভিডিও এই ধরনের ভিডিও বানাবেন না ইভেন কিছু কিছু কমেন্টে এমন রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেটা দেখার পর মনে হয় যেন সত্য ঘটনা তুলে ধরার পরেও বিশাল বড় একটা ভুল করে ফেলেছি যাই হোক যথেষ্ট প্রমাণের সঙ্গে আজকের যে বিষয়টি সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবার বলছি বিস্তারিত উত্তরপ্রদেশের মুজাফফরনগর যেখানে একটি দিনমজুর পরিবার যে পরিবারের সদস্য সংখ্যা পনেরো জন যার মধ্যে সাতজন রয়েছে পুরুষ পাঁচজন মহিলা এবং তিনজন শিশু এই পরিবারের মতে আজ থেকে আঠেরো বছর আগে তাদেরকে ভয় দেখিয়ে ইসলাম কবুল করানো হয়েছিল এখন আবার তারা কোনো রকম ভয় বা কোনো রকম চাপ ছাড়াই সনাতন ধর্মে ফিরে আসলো পরিবারের সদস্যদের নামও পরিবর্তন করা হয়েছে যেমন রহিষি থেকে যশপাল দানিশ থেকে দিনেশ এবং স্বামী থেকে বাদল এই পর্যন্ত দেখার পর আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা ভিডিও প্রুফ বা ভিডিও ক্লিপস ডিমান্ড করবে তো দেখুন সেই video clip finally friend my point of view বাস্তব যতটাই নির্মম হোক না কেন সত্য যতটাই নির্মম হোক না কেন আমাদের সকলকেই মেনে নেওয়া উচিত কেননা ভয় এবং কঠোরতা দিয়ে সত্যকে বেশি দিন চেপে রাখা যাবে না ঢেকে রাখা যাবে না ফ্রেন আজকে আপনার মনে হতে পারে যে আজকে মুসলিম ভাইরা হিন্দু ধর্মে ফিরে আসলো বলে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম তা কিন্তু নয় এর উল্টোটা যেদিন ঘটবে অর্থাৎ হিন্দু ভাইরা যেদিন মুসলিম ধর্ম গ্রহণ করবে সেদিন আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ